করে দেওয়ার কথা ছিল চাষা দেখি ঘুমিতে পারে তাছাড়া কি ডাক দিব না ডাক ডাক ঠিক হবে না ফোন লেছি হ্যাঁ ফোন লিয়াছি ফোন দিই ফোন দিল হ্যালো তা স্যার হ্যাঁ আপনার গেটের পাশে আমি হ্যাঁ আচ্ছা আইছে চালু করে আসো আমি উঠতে হ্যাঁ আচ্ছা রাখলাম এই যে একজন ডাকছে আমি এখনই ঘুরে আছি না হ্যাঁ? কত রাত হয়ে এখন পর্যন্ত খবর নাই আসবে রে Aí... Pasa, poti din tu mereka. Sasa kiri ubah baca. Kalau kita kan kiri korang আচ্ছা শোনো তুমি তো নতুন বিয়ে করছো তুমি তো তাড়াতাড়ি উঠে গেলো আমার কোনো আচ্ছা, চাষে আবার দেয় না এই জন্য একটু ঘুম টুম না আচ্ছা, বিড়ি আছে হ্যাঁ বিড়ি আছে আগে বিড়ি খাই যাও আচ্ছা কোনটা বেরি খাইনি খালি মাছ এটা চাই যায় খাবার আরে আজকে বড় চুরি কর বড় থেকে চুরি আচ্ছা হ্যাঁ। ঠিক আছে চার প্যাকেট বেরি কেন সমস্যা ম্যাচ দাও কিনলা না তো এক প্যাকেট ও খালি খালি এই মাছ আমারটা তোমার ভেসা না আমি হ্যাঁ। খাবো তো ভাত তো কম নেও না ভাত কমে দেননি হ্যাঁ ভাত তো কম নেও না কোনো সময় যাও আর বেশি নিয়ে যাও তিরিশ হয় গাছ আমি ধরে এই জায়গায় স্যার এই বিড়ি ধরো বিড়ি বিড়ি খাওয়া শিখে নি আর বিড়ি পেট হয় আবার চুরি করে কমতা চুরি করে বাড়ায় তাড়াতাড়ি করো বাঁচতে হাতে একটা টাকা পয়সা নাই ওই বাড়িতে কিন্তু মাছ খাবে না খুব বেশি কেন তো ঘুমতে পারিস ভালো এখন ঘুম পারবো তোমার চাষ আবার দেয় না আছে ক্যাব আছে তুমি তো নতুন বিয়ে করছো তুমি তো এই বউ ছেলে কীভাবে হয় আমি বুঝতে না আর তোমার চাষি যে ঘুরে গেছে তারপর তাই না ধরে যাওয়া আগে বের খা বের খা মাথা ঠিক করো বাচ্চা আজকে একটু বাঘ আমাকে বেশি হ্যাঁ বেশি খাওয়াইয়া বেশি সেটি বলে মালা হ্যাঁ হ্যাঁ একটু বেশি গেছি এই যে মালা ঠালা আছে না শালা কয় জিনিস আছে ভূত আছে হ্যাঁ ভূত নেই আমি খবর নেই আচ্ছা চুরি করে তারপরে তো মজা যায় তাছাড়া দেখবো আবার এদিকে জিনিস আছে গরম দিলে তো থাকে না কি আবার কি আবার কি আছো উফ ও বাইসে আমার এই এই যে তিয়া জেনি চাচি দেখলি তো আবার এই বেতল বাজাই দেবো টেনশন কর হ্যাঁ টেনশন কর সবচেয়ে বড় চোরা হ্যাঁ। হ্যাঁ, বয়স হয়ে গেছে গা ফুক করে দাম ফুক করে হ্যাঁ, তুমি কিন্তু আগে তেল নিয়ে আচ্ছা, এই বাবা হ্যাঁ বাইসে ঠিক আছে হ্যাঁ ওবো দিন খাবার হ্যাঁ বিড়ি খাবার হ্যালো না চলো চলো কাপড় দশটা কাপড় খোলা শুরু করা

মুসা আচ্ছা লালু কারণ মুসা লাগে বুঝে বুঝে চল দেখো এইবার দেখো দশা দশা ঠিক আছে 啊，咖啡，咖啡，咖啡。 আগে বিড়ি খাই বিড়ি খাবি আগে চুল খাওয়া না আছে আগে টেস্ট করে আনি আচ্ছা, আমি তো বেশি দিন ঠিক এটাই আমি শুরু করে নিমেছে চল্লিশ বছর বছর এখন বয়স আমার এত বয়স তোমার হ্যাঁ তোমার শোনা এখন কি করা লাগে হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, শোনা এখন তুমি আমার হাত ধরে নাম দাও পিছলে দেয় নাকি দেখা লাগে Oh no! Başta bir ne kadar sakın bir ne kadar. Bir ilaç sana. Bir. Adresi ne? Ha. Bizler. Bizler. Adresi. Bizler. Bizler. বডি ধরছি না কেউ আটকা না আল্লাহ নাম নিয়ে কই হ্যাঁ। তুই একটা খা একটা দে

মোবাইলে বলছি যে এমবি না এমবি বলে দিতে না বলে দেয় না জানা যাবে একটু মোবাইল টিপা টিপি করি সবসময় গাঁজা মদ সব কিছু খাইতে হবে আমার দিকর খেয়ালই থাকে না এটা আচ্ছা, রে দরজা দেখাচ্ছে দরজা লাগছে আমি কর দেখালাম না হ্যাঁ। ইয়ে, হ্যাঁ। হ্যাঁ? আমি খবর থেকে দরজা দেখাচ্ছি দরজা খোলা হ্যাঁ প্রত্যেক দিন হ্যাঁ? কথা বলে মানে? আমার মার খাওয়ার টাকা নেই তুই হ্যাঁ? কার তোর বাপের টাকা আমার বাপের বাড়িতে টাকা না

গেটটা খোলায় পালা করে আনন্দ বেশি আনন্দ সব পাইছে আনন্দ <laughs> কত জোর কথা আস্তে কাঁচা কাঁচা বাইসা তো তো দেহি আমরা বুঝে দেহি এই কোন কোন কোন বল বল লাইট মান বল কাঁচা বাইসা এ কি আপনারা ভয় পেন না দেখো এটা কি কয় থেকে আলো এ কেনাইলে কাঁচা আমার তো ডর ডর করে আপনারা কিন্তু এখান থেকে পালাবেন না ঠিক আছে আমার আপনারা চুরি করে আনছেন না এর শাস্তি আপনাদের পাইতে হবো আচ্ছা, আমার বাড়ি যাই তাই দাঁড়ান দাঁড়ান করছি যদি এখান থেকে পালানোর চেষ্টা করেন আমি কিন্তু চিৎকার করে কিন্তু লোকজন জড়ো করবো আচ্ছা, আচ্ছা। যা করছি ওইটাই মন দিয়ে শুনবেন আপনারা আমার চুরি করে আনছেন তাই না কি কর তোমার তুমি এটা হলো আমার জন্য হ্যাঁ। আমার আমি বাইসে এ কি করেছে এটা কি মানুষ মার হয়ে যায় একে পিড়াবো আপনারা কি বলা বলি করতেছেন আমার বিদায় করবেন না আমি এখন তো বিদায় হইতাম না শুনে আমার আপনারা চুরি করে না ভালোই করছেন বুঝছেন আসলে আজকে আমার স্বামী না নেশা করে আইসে আমার মারতে মারতে মনে করেন যে মাইরেই ফেলাই তো মরার হাত থেকে মনে করেন বাঁচাইছেন চুরি করে বুঝছেন যাই তোমার বাঁচাইছি তুমি এখন যাবা আঙুর বিরুদ্ধে বাঁচা এখন আমরা থেকে আছি এই এগুলো আমরা ভাগ করে নিই কইলেই হলো না হ্যাঁ, আমার ঘরে জিনিস আইনে চুরি করে আইনে আবার করছে যে বিক্রি করে বাইসে যাইতেছে ওনরা আর আমার এবার বিদায় করে দিব শুনে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন এখন আমার বিয়ে করতে হইব ইলে নাই ইলে নাই আমি নেই আমি নেই নাই মানে নাই করি হবো নাকি বেশি কথা কবেন আমি তো পুলিশে খবর দিব চাচা পুলিশ দেখানোর ডর করে চাচা বাইসতে চাচা কি হইলো আমার নতুন বউ ঘরে বাইসতে আমি কি করবি করছে এই যে এখানে আজ পয়লে মানুষ এতে পিটে পিটে শুরু করে দেবো তখন আমি ঘুরে পয়সা মার খাম না তুমি লিয়া যাও চাচা এই নাও দিলে নাও দিলে বাইসতে আপনারা বাঁচতে নাকি ওইগুলো তো আসলে আমার দেখার বিষয় না বুঝেন নাই আর আপনার ঘরে নতুন বউ না আছে তাও দেখার বিষয় আমার না আপনি যে আমার মরার হাত থেকে বাঁচাইছেন নতুন একটা জীবন ফিরাইয়া দিচ্ছেন এটি আমার কাছে অনেক কিছু আর আমি আচ্ছা। তো আপনার সারা জীবনের জন্য ঋণী কি বললো তুই তুই আমার আমাকে যে শেষ করে হারাবো হ্যাঁ। কত থাকবে যে আজ পয়ে গেল তার আমি অত বুঝি না এখন আপনারা দুজনের মধ্যে একজন যদি না করেন তাহলে আমি হ্যাঁ তুই যা বাঁচতে তুই নিয়ে আমি বুড়া মানুষ আমার এই কে আবার ঢুকলে দে এত কম বাড়ি থেকে আনছেন সেই বাড়ি আরো সব কিছু নিয়ে আসতেন আরো ভালো হইতো না না তুই ওই যে নিয়ে যা হুম ভাইরা কেউ বৌথিয়া এভাবে কেউ চুরি করতে যায় না তাহলে আমার লাগান ফাঁসা যাবে আরে যা হয়েছে তো ভালো হয়েছে দর্শক দেখেন এরকম নেশাখোর স্বামীর থেকে আমার মনে হয় চোর জামাই আমার কাছে অনেক ভালো চলো যাই ঘরে